mix by DJ Shahjahan DJ Shahjahan একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার বান্ধ কেন রাত ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার বান্ধ কেন দান ঘর ও মন আমার বান্ধ কেন দান ঘর দুনিয়াতে এসে আমরা অনেক মন্দ কাজ করছি এখন শুধু বসে বসে আমরা টাইম পাস করছি আমি আছি তুমি আছো অত একদিন থাকবো না এভাবে আর বসে বসে সময় নষ্ট করবো না প্রাণ পাখি উড়ে যাবে এ দেহ পিঞ্জর ছেড়ে মাটির দেহ থাকবে পরে শূন্য মাটির উপরে প্রাণ পাখি উড়ে যাবে এ দেহ পিঞ্জর ছেড়ে মাটির দেহ থাকবে পরে শূন্য মাটির উপরে বন্ধ কেন দান ঘর ও মাত ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কেহ যাবে না পাপ পুণ্য ছাড়া সঙ্গে সঙ্গী কেহ হবে না ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কেহ যাবে না পাপ পুণ্য ছাড়া সঙ্গে সঙ্গী কেহ হবে না বান্ধ কেন দান ঘর ও মন আমার কেন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার বান্ধ কেন দান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার বান্ধ কেন দান ঘর ও মন আমার ও মন আমার অন্ধ কেন দাঁড়ান